অনুষ্ঠিত হবে পুরাতন নীতি অফিস চত্বর বর্তমান জাতীয় ভোটার দিবসে এবারে প্রতিপাদ্য বিষয় পনেরো বয়স আঠারো বছর হলে আপনি ভোটার হওয়ার যোগ্য ভোটার জেলা নির্বাচন অফিসার ঝিনাইদহ আলোচনা সভা আলোচনা সভায় ولا تقولوا فاذكروني استعينوا بالصبر والصلاة মানুষ নিজের মতামত প্রদর্শন করতে পারে অরবিন্দ সিংহ ধর্মীয় শিক্ষক জেলা কারাগার জেলেদার এবং গত বছর পহেলা মার্চ এটি পালন করার কথা সেখানে ভোট আছে ভোটার আছে